আসসালামু আলাইকুম আমি Saikat Islam professional web developer আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন তো আজকে আমি আপনাদেরকে একটা ই কমার্স ওয়েবসাইট দেখাবো যারা অনলাইনে গ্রোসারি বিজনেস করেন বা করবেন তাদের জন্য অ্যাকচুয়ালি এটা টোটালি গ্রোসারি বিজনেস করবে করার জন্য এই ওয়েবসাইটটা ডেভেলপমেন্ট করা এই ওয়েবসাইটটা ডেভেলপমেন্ট করা হয়েছে যে টেকনোলজি সেটা হচ্ছে পিএসপি ফ্রেমওয়ার্ক ফ্রেমওয়ার্ক লারাবেল এবং ভিউজেস দিয়ে তো আপনারা যদি কেউ এই ওয়েবসাইটে নিতে চান তাহলে নিচে দেওয়া নাম্বারে আপনারা কন্ট্যাক্ট করতে পারেন অথবা ইজিটাস আইটি ডট কম যেই কোম্পানি এই ওয়েবসাইটে কন্ট্যাক্টে যেয়ে আপনারা যোগাযোগ করে আমাদের কাছ থেকে এই ওয়েবসাইটটা নিতে পারবেন সো আশা করি মানে, আপনাদের এই ওয়েবসাইটটা দেখলে অনেক ভালো লাগবো একটি এবং লাইট এবং অনেক ইজি কাস্টমাররা অর্ডার দিতে পারবো এবং অ্যাডমিন প্যানেল কন্ট্রোল করা ভেরি ইজি সো আপনারা দেখতেই আছেন যে ওয়েবসাইটটা যে ক্যাটাগরি এখানে ক্যাটাগরি আছে স্লাইড আছে এখানে category sub category sub to sub ক্যাটাগরিগুলো আছে এখানে যদি অ্যাড করেন এখানে আসবে এখানে দেখতেছেন login sign up track order আর সে about us home support and help আরও যদি আপনাদের কোনো ইনফরমেশন দরকার হয় সেক্ষেত্রে আপনারা আমাদের সাথে কথা বলে কাস্টমাইজ করে নিতে পারবেন আর এখানে দেখতে আছেন আইটেম এখানে আপনারা কাট করলে এখানে আইটেমগুলো যোগ হবে তো আমি একটা অর্ডার দিয়ে আপনাদেরকে দেখাবো যেমন আমি মিটে গেলাম মিটে যেমন যদি যাই আমি বিফে এখানে অ্যাড ব্যাগ আমি অ্যাড ব্যাগে দিব অ্যাড ব্যাক বাংলা মিট বিপ এটা দিতে পারি তারপর হচ্ছে বিপ মিট বিপ কিমা এখানে আপনি আনলিমিটেড অর্ডার করতে পারবেন এখানে আমি তিনটা আইটেম অ্যাড করলাম এখানে এখন আমি যে চেক আউট চেক আউট দিলাম টোটাল দুই টাকা এখানে আমার একটা অ্যাকাউন্ট করা আছে আপনাদের যারা অ্যাকাউন্ট করেন এখানে ক্রিয়েট অ্যাকাউন্ট আমার করা আছে আমি তাই নতুন করে অ্যাকাউন্ট করব না এই নেম পাসওয়ার্ড সিক্স দিলাম তো আমার এটা লগ ইন হয়ে গেল আমি ক্যাশ অন ডেলিভারি দেবো এখানে payment method SSL e commerce করা আছে বিকাশ করা আছে রকেট করা আছে চাইলে আপনারা আরও অন্য পেমেন্ট মেথড অ্যাড করতে পারবেন প্লেসেন্ট অর্ডার দিলাম ক্যাশ আউট দিয়া তো your order complete my order চলে যায় এই আমার মাই আমি কয়টা অর্ডার দিছি এখানে দেখাইতেছে ডেলিভারি পেন্ডিং অ্যান্ড ড্যাশবোর্ড আছে অর্ডার হিস্ট্রি আছে চেঞ্জ পাসওয়ার্ড আছে এগুলো আপনারা তো বুঝে নেই তো ই কমার্স ওয়েবসাইটে থাকে নর্মালি তো এই পর্যন্ত আমাদের কাস্টমার প্যানেলটা আমি হয়ে গেছে এখন আমরা দেখাবো অ্যাডমিন প্যানেলের কিছু তথ্য অ্যাকচুয়ালি আমি ডিটেলস দেখাইতে পারতেছি না কারণ টাইম খুবই কম অল্প টাইমের মধ্যে সব কিছু দেখাইতে হবে আমি ডিটেলস এখন যাব না জাস্ট আমাদের ফিচারগুলো কী সেটা আমি দেখাবো এটা হচ্ছে আমাদের admin panel admin panel at Gmail dot com password admin তো আমি এখানে অ্যাডমিন লগ ইন করলাম এখানে দেখতেই পারতেছেন আমাদের কাস্টমার কয়জন আছে টোটাল প্রোডাক্ট আছে এখানে স্টক আছে কতগুলো প্রোডাক্ট স্টক আছে টোটাল অর্ডার আছে এগুলো এখানে এখানে ক্লিক করলে আপনি অর্ডার লিস্ট নেবেন তারপরে এখানে আছে অ্যাডমিনিস্টার রোল আছে তারপর আছে ম্যানেজ ইউজার তারপর আছে প্রোডাক্ট প্রোডাক্টের মধ্যে আছে category sub category brand sub to sub category products অফারের মধ্যে আছে অফার ক্যাম্পেইন তারপর আছে অর্ডারের মধ্যে all order area wise order customer general সেটিংসের মধ্যে কারেন্সি সেটিংস আছে শিপিং কস্ট সেটিংস আছে payment gateway social login shop settings page setting SEO setting manager and Google analyst mail user order area তো এখানে আছে মেল ইউজার ইউজারকে মেল পাঠাইতে পারবেন তারপর হচ্ছে রিপোর্ট রিপোর্টে আছে step report sales report invoice report accounts report slide তো এটা হচ্ছে আমাদের ওয়েবসাইটের ফিচারগুলো আপনাদের যদি ভালো লাগে তাহলে আমাদের সাথে কন্ট্যাক্ট করে নিতে পারবেন ওয়েবসাইটের প্রাইস খুবই কম এবং খুবই ভালো একটা জিনিস আপনারা পাবেন আপনাদের বিজনেস করতে চাহলে আপনারা যদি বিজনেস করতে চান তাহলে আমাদের এই প্রোডাক্টটা নিতে পারেন এই ওয়েবসাইটটা খুবই কম দামে দিব এবং এটা বিজনেস করার মতো একটা ওয়েবসাইট ওকে ভালো থাকবেন আপনারা সবাই আল্লাহ হাফিজ